এপ্রিল ফুল নিয়ে আমরা কিছু জানবো বা এই ব্যাপারে কিছু তথ্য জানবো আগে আমরা বিবিসি একটি প্রতিবেদন দেখে নেই নর্মালি এদিনকে বলা হয় এপ্রিল ফুলস ডে বা এপ্রিল ফুল বাংলায় যাকে বোকা বানানোর দিনও বলা হয় এদিনে মানুষ একে অপরকে চমকে দিয়ে বোকা বানায় নর্মালি এটা পশ্চিমা বিশ্বে খুবই প্রচলিত একটি উৎসব বা ফেস্টিভ্যাল পহেলা এপ্রিলের মাঝে একজন আরেকজনকে বোকা বানায় যদিও পরবর্তীতে সেটা আবার বলে দেওয়া হয় এবং এই দিন বিভিন্ন প্রকারের ফলস নিউজ প্রকাশ করা হয় এবারও এর ব্যতিক্রম হয়নি এবারও বেশ কিছু মিডিয়া ফলস কিছু নিউজ বের করেছে এপ্রিল ফুলস ডে কবে থেকে পালন করা শুরু হয়েছে এ নিয়ে ইতিহাস কিছু রয়েছে বিবিসির করা এই নিউজটি আপনারা একটু লক্ষ্য করুন বিবিসির তথ্য মতে যে এপ্রিলের ফার্স্ট ডে স্পেনে মুসলমানদের উপর যে বড় বড় হামলা চালানো হয়েছিল স্পেন থেকে চিরতরে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হয়েছিল বিবিসির এই তথ্য মতে এটা এপ্রিলের প্রথম দিন নয় এটা ছিল অন্য কোনো দিন এ ব্যাপারে সিদ্দিকুর রহমান খান অধ্যাপক ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলেন যে দ্বাদশ শতকে যখন রাজা ফার্নিনেন্ড এবং রানী ইসাবিল্লা বিবাহের পর মুসলমান নিধনে শুরু করে স্পেন থেকে তখন অসংখ্য মুসলিমকে এবং ইহুদিদেরকে তারা বিতাড়িত করে তবে সেই দিনটি ছিল জানুয়ারির প্রথম দিক দিয়ে এপ্রিল নয় কথা হচ্ছে যে বিবিসির এই নিউজটা করার কারণটা কি আসলে এই মুহূর্তে অনেক আলিমোলামাই মুসলিম যুবকদেরকে এই ব্যাপারে সতর্ক করছেন যে এপ্রিল ফুলস ডে আসলে মুসলিমদের এক মর্মান্তিক দিন এই দিন কোনোভাবেই একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা যাবে না ঠিক তখনই বিবিসি সহ আরও বেশ কিছু পশ্চিমা মিডিয়া এই ব্যাপারে ফলাও করে নিউজ প্রতিবেদন তারা প্রকাশ করছে যে আসলে এপ্রিল ফুলস ডে এটা কোনো মুসলমানদের সাথে মর্মান্তিক ইতিহাসের দিন নয় বস্তুত তারা এই ঐতিহাসিক দিনটিকে এবং মুসলমানদের সাথে যে গাদ্দারি করা হয়েছে এপ্রিল ফুলস ডে যার মিনিংটা হচ্ছে বোকা বানানো মুসলমানদেরকে যে বোকা বানানো হয়েছিল এটাকে তারা ঢাকতে যাচ্ছে কি হয়েছিল সেদিন আমরা যদি একটু ব্যাগ স্টোরিতে যাই তাহলেই বুঝতে পারব সাতশত এগারো খ্রিস্টাব্দে তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন মুসলমানরা প্রথম স্পেন বিজয় করে এবং সেখানে প্রায় তাদের চোদ্দোশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় আটশো বছর তারা রুল করে এই আটশো বছর রুল করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের লক্ষণীয় এই আটশো বছরেই তারা কিন্তু স্পেনের কোনো প্রকার আদার্স যে রিলিজেন ছিল অন্য ধর্মের যারা ছিল বিশেষ করে ক্যাথলিক খ্রিস্টান বা অর্থোডক্স খ্রিস্টান যারাই ছিল খ্রিস্টান যারা তাদের ধর্মের প্রকার কোনো প্রকারে তাদের ধর্মের প্রতি তারা অত্যাচার করেনি পরিবর্তন করেনি এই আটশো বছরে যদি ইউরোপীয় পার্শ্ববর্তী রাজারা সবসময় মুসলিমদের বিরোধিতায় ছিলেন অতঃপর তৎকালীন রানী ইসাবিলা ও ফারিনান্দ নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধিত হয় আর তাদের এই বিবাহ বন্ধনে আবদ্ধিত হওয়ার একটি মাত্র কারণ ছিল সেটা হলো যে কোনো মূল্যেই হোক স্পেন থেকে মুসলিমদেরকে নিধন করতে হবে অতপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধিত হওয়ার পর নিজেরা এই মর্মে পৌঁছায় যে যে কোনোভাবেই এই স্পেন থেকে মুসলিমদেরকে বিতাড়িত করতে হবে অতপর তারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু করে নির্যাতনের এমন একটি পর্যায়ে পৌঁছায় যে স্পেনের বিভিন্ন অঞ্চলের মুসলমানগণ সকলেই এক জায়গায় অর্থাৎ তৎকালীন রাজধানী গ্রানাডায় আসতে বাধ্য হয় ওরা স্পেন থেকে যখন সকলে গ্রানাডায় আসে তখন রাজা ফার্ডিনেন্ড একটি ঘোষণা করে যে বলে এই গ্রানাডার গ্র্যান্ড মসজিদে যে যে প্রবেশ করবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং যারা যুদ্ধ বাদ দিয়ে অস্ত্র ফেলে জাহাজে উঠবে স্পেন থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে সেই দিন যারাই তরবারি রেখে জিহাদ ফিসাবিল্লার পথ রেখে একজন কাফের শাসকের ভয়ে তারা কেউ মসজিদে প্রবেশ করেছে এবং কেউ জাহাজে উঠেছে যখন মসজিদে প্রবেশ করেছে এবং জাহাজে উঠেছে রাজা ফার্নান্দেন তার সৈন্যদেরকে আদেশ করেছেন যে মসজিদের সমস্ত দিক থেকে শিকল বদ্ধ করে দাও কোনোভাবেই যেন কেউ আর এখান থেকে বের না হতে পারে চতুর্দিক দিয়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে দেওয়ার পর মসজিদের ভিতর আগুন দিয়ে সমস্ত মুসলিমকে হত্যা করে দেয় হাজার হাজার মুসলিমকে ঠিক একই রকমভাবে যারা জাহাজে উঠেছিল তাদেরকেও মাছ সমুদ্র নিয়ে কারণ নৌকা ডুবিয়ে দেওয়া হয় আবার কোনো কোনো নৌকায় আগুন দিয়ে তাদের সকলকে হত্যা করা হয় এত ভয়ানক একটি দিন আর সেদিন হচ্ছে এপ্রিলের প্রথম দিক বা পহেলা এপ্রিল আর তারা এই দিন এইভাবেই এই জন্যই উৎসাহ করে আনন্দ করে যে বোকা বানানোর দিন হিসেবে কেননা ওই দিন মুসলমানদের সাথে তারা গাদ্দারি করেছিল এবং মুসলমানদেরকে বোকা বানিয়েছিল কেননা যখন তারা সকলে মসজিদে প্রবেশ করেছে তাদেরকে হত্যা করতে মুসলমানদেরকে চিরতরে শেষ করতে তাদের আরও সহজ হয়েছে একটি মসজিদের ভিতরে সকলে যখন একত্রিত হয়েছে তখন আগুন দিয়ে একসাথেই সকলকে হত্যা করে ফেলেছে এরপর থেকে ইউরোপিয়ানরা এই দিনটি উৎসাহের সাথে পালন করে তাই কোনোভাবেই কোনো মুসলম মুসলমানের সন্তান এই এপ্রিল ফুলটি পালন করতে পারে না আর যখন এই ব্যাপারে আলেমোলামারা সতর্ক করতেছে তখন পশ্চিমা মিডিয়াগুলো এই ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে মৌলিক এপ্রিল ফুলদের যে ইতিহাসটা রয়েছে সেটা হাইড করে তাদের কাছে নতুনভাবে উপস্থাপন করতেছে এই জন্য আমাদের সকলকে মূল ইতিহাসটা জানতে হবে এবং পশ্চিমা বিশ্বের যে হিস্ট্রি রয়েছে সেটা বরাবর ইসলাম বিরোধী কেননা ভুলে গেলে চলবে না ইসলামের শুরু লগ্ন থেকেই যে সবচাইতে বড় শত্রু ক্রুসেড এটা আমাদের মানতেই হবে এখনও পৃথিবীতে ক্রুসেড আছে ইউরোপীয় ইউনিয়ন আমরা যেটাকে দেখি এটা মূলত ক্রুসেডের একটি চিহ্ন তাই আমাদের সকলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে نصر من الله وفتح قريب وبشر المؤمنين Thanks for watching the video. Please like, share and subscribe for more updates.